সম্মানিত ইলেকট্রনিক্স পণ্য ব্যবহারকারীগণ আসসালামু আলাইকুম আমি Sabuj Mahmud Sabuj electronics engineering works and technical training centre এক নং সাইকনল ফকিরকান্দি এক নং শাখা মানে আমাদের প্রধান শাখা তো এই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস দিচ্ছে আপনাদেরকে দারুণ দারুণ দারুণ সুখবর সুখবরটি হচ্ছে যে সমস্ত CRT colour TV LED TV smart LED TV IPS voltage stabiliser মানে অল সাউন্ড সিস্টেম নষ্ট করে ঘরে ফেলে রেখেছেন ঠাড়া পরে জ্বলে গেছে বারবার মেরামত করার পরও পালো চলছে না তো সেই সমস্ত colour TV LED TV LCD TV smart LED TV IPS voltage stabiliser আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে Sabuj electronics engineering works and technical training থেকে রিপেয়ারিং এবং সার্ভিসিং করে নিতে পারেন একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে আবার পুনরায় ব্যবহার করতে পারেন নতুনের মতন তো বন্ধুরা আমরা আপনাদেরকে এই সুখবরটি দিচ্ছি যাতে করে আপনাদের নষ্ট পুরাতন ঘরে ফেলে রাখা ঠাড়া পরে জ্বলে যাওয়া বারবার মেরামত করার পরেও যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস ভালো চলছে না রিপেয়ারিং করে নিন আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড থেকে আর ব্যবহার করুন পুনরায় নতুনের মতো তো বন্ধুরা আজ এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম